হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো টিকটকের সেরা কিছু ভাইরাল হওয়া গানের পর্ব আর হ্যাঁ আজকে প্রতিটা গান পিস তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের তালিকার প্রথমে রয়েছে রাকস্টার এবং সীতা পান্ডের মিউজিক আস্ক মাইন্ড দুই মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে এরপর রয়েছে অ্যালেন অলকার এবং আবামেক্সের মিউজিক অ্যালন তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুশো বিরানব্বই মিলিয়ন এরপর রয়েছে জ্যাক হার্লোর লিল এক্স ইন্ডাস্ট্রি বেবি মিউজিকটি এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুশো আঠাশ মিলিয়ন এরপর রয়েছে ইস্ট দে ফানিয়ার এক্স লোফি মিক্স মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে দুশো চৌরাশি হাজার এরপর রয়েছে আয়ানা খাবুরার মিউজিক কপাইন্স চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে চারশো তিরাশি হাজার এরপর রয়েছে অলোক অ্যালেনল কার এবং কিডর মিউজিক হেডলাইট দশ মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে সাতাশ মিলিয়ন এরপর রয়েছে জে জিকোর মিউজিক চিকেন সং নয় বছর আগের মিউজিকটির ভিড় রয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন এরপর রয়েছে জে ইজি এবং জে অ্যান্টের ফারালন মিউজিকটির রেমিক্স ভার্সন চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তেরো মিলিয়ন এরপর রয়েছে মোমোল্যান্ড এবং স্ট্রোমান্সের র্যাপমিন প্লাস্টিক মিউজিকটি এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে বাইশ মিলিয়ন কার্টুনের ভিডিওটাতে ভিউ রয়েছে সাতান্ন মিলিয়ন এরপর রয়েছে মাস্কেট ওয়ালপের অ্যাস্ট্রোনাট ইন দ্য ওয়াচিন মিউজিকটি What you know about rolling down in the deep when your brain goes numb you can call that mental তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 190 million mental freeze when these people talk too much put that shit in slow motion yeah I feel like an astronaut তারপর রয়েছে ডন টলিভারের music no idea. I had no idea. তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুশো আশি মিলিয়ন যদিও স্কট রিল রিমিক্স পার্সনটিও বেশ জনপ্রিয় রিমিক্স পার্সনটির ভিউ রয়েছে দশ মিলিয়ন এরপর রয়েছে পাকিস্তানের মিউজিক বাতিয়ান বাজাই রাগদি রিমিক্স ভার্সনটি এক মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে পাঁচশো বারো হাজার এরপর রয়েছে পাঁচকাল লেটোপ্লনের ফ্রেন্ডশিপ মিউজিকটির রিমিক্স ভার্সন চলুন মিউজিকটি ভাইরাল হওয়ার একটি কারণ দেখে আসি ড্যান্স ভিডিওটির ভিউ রয়েছে পঁচপান্ন মিলিয়ন তারপর রয়েছে ইল্লা কোয়েলের হিম হা হুম রিমিক্স ভার্সন মিউজিকটি দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে চার মিলিয়নের উপরে এরপর রয়েছে আজের দোকানের মিউজিক হেপমি বেন মিউজিকটি মাত্র নয় মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো চোদ্দ মিলিয়ন যদিও রেমিক্স ভার্সনটিও বেশ জনপ্রিয় রেমিক্স ভার্সনটির ভিউ রয়েছে এক দশমিক নয় মিলিয়ন এরপর রয়েছে ডনমর এবং লুকেনজোর ডানজাকোডোর রিমিক্স ভার্সন যেটা করেছে ডিজে ডোজ দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দশ মিলিয়ন আজকের তালিকার কোন মিউজিকটি আপনাদের কাছে ভালো লাগেনি প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য